الخاسرين وقال سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه আকসিনা কুল্লাবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় এই কোরআন তফসির মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক এ এফ সাদুল হক ফারুক আড়াইবাড়ি এবং প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রাশিদুল কাইসার ভুইয়া চেয়ারম্যান উপজেলা পরিষদ বিশেষ অতিথি ও আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এলাকা থেকে আগত সমবেত আমার মুসলিম ভাই বন্ধুগণ পর্দার আড়ালে মা ও বোনেরা আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সে আলোচনা শিরোনাম আপনারা ইতিমধ্যে যে শুনেছেন আমি একটা মুসলমানদের অত্যন্ত কমন বিষয় এক নম্বর বিষয় প্রধান বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত এই জন্য আমি খুবই সংক্ষেপে আলোচনা করব আমরা যে ধর্ম পালন করি এটার নাম হলো কি ইসলাম এই ইসলাম ধর্ম কে দান করেছেন আল্লাহ তো বরকতাল এবং আল্লাহ তোমার কতলা এই জন্য আমাদেরকে এই ধর্ম দান করেছেন যে আল্লাহ তোমার কতলার কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নেই এই কথাটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরা আল ইমরানের উনিশ নম্বর ধর্মের নাম জানি বলতে পারবো হ্যাঁ কিন্তু আল্লাহ কি বলছেন তালাশ করলে পাওয়া যাবে বটে কিন্তু আল্লাহ কি বলছেন ইসলাম ছাড়া দুনিয়াতে পৃথিবীতে দেশে আপনার আশপাশে যত ধর্ম রয়েছে কোন একটা ধর্মকেও যদি অবলম্বন করে এই দুইটা আয়াত জানলে আমাদের কিছু প্রশ্নের প্রশ্নের জবাব আমরা পেয়ে যাই কি আমরা কি বলতে পারি তাহলে সব ধর্মই আল্লাহ আল্লাহ সৃষ্টি করতে পারেন আল্লাহ তো ইবলিসও সৃষ্টি করেছেন ইবলিশকে সৃষ্টি করেননি ইবলিশকে ভালো মানুষ নাকি ইবলিশ সৃষ্টি করেছেন তা আল্লাহ সব ধর্ম সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করেছেন ইসলামকে আপনি আল্লাহর সাথে আল্লাহর পছন্দের সাথে আপনার পছন্দ মিলে কি না এটাই তো পরীক্ষা খালাকাল মৌত হায়াতা লিয়াবুল আহসান আমালা আল্লাহ হায়াত মত সৃষ্টি করেছেন এই জন্যই যে আল্লাহ যাচাই করতে চান পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে উৎকৃষ্ট আমলকারী তোমাদের মধ্যে কে উৎকৃষ্ট ধর্ম এখতিয়ারকারী পালনকারী এই তো কেন আল্লাহ তবরকতলা এই দিন আমাদের জন্য পছন্দ করেছেন এইটার জবাব আবার আল্লাহ আর আয়াতে দিয়েছেন সেটা কি সুরা মায়েদার তিন নম্বর আয়াত আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আদম আলী সালাম থেকে ইসলাম মানা শুরু হয়েছে আদম আলী সালাম কিন্তু ইসলাম পূর্ণাঙ্গতা পাই নাই অপূর্ণাঙ্গ থেকে গেছে পূর্ণাঙ্গ হয়েছে কখন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে এই আয়াত কি আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছিল না আল্লাহ রসুলের মৃত্যুর পর আবু বকর রদি উপরে নাজিল হয়েছিল বলেন তো এই আয়াতে আল্লাহ প্রশংসা করেছেন যেই দিন যেই ধর্ম আমাদের জন্য আল্লাহ পছন্দ করেছেন মনোনীত করেছেন সেই ধর্মের প্রশংসা তিনি নিজে করেছেন আর কোন ধর্মের প্রশংসা আছে কোরআনে কি বলছেন আল্লাহ এক নম্বর প্রশংসার এক নম্বর ভাষা এক নম্বর বাক্য আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ আকবর এইটা এই জন্য আল্লাহর প্রিয় মনোনীত ধর্ম যে এটা পরিপূর্ণ হয়ে গেছে আর অন্য কোনো ধর্ম পরিপূর্ণ আছে দুই নম্বর প্রশংসা এবং আমার এই নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম আপনারা কি বক্তব্য বুঝতেছেন আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম নিয়ামতটিকে বলতে কি উদ্দেশ্য আল্লাহর কি নিয়ামত একটি নাকি অনেক নিয়ামত কিন্তু আল্লাহ এখানে নিয়ামতটিকে পরিপূর্ণ করে দিলাম বলতে বুঝাচ্ছেন এই পরিপূর্ণ দিন ইসলাম ইসলাম হলো আল্লাহর পরিপূর্ণ নিয়ামত একটি নিয়ামতের কথা বলা হয়েছে এর অর্থ হলো যারা এই করবে আল্লাহ কতলার এই জগতে এই পৃথিবী পৃথিবীতে লক্ষ লক্ষ যে নিয়ামত তৈরি করেছেন সেই নিয়ামতের বৈধতা পাবে যদি এই নিয়ামতটিকে মূল্যায়ন কেউ করে ইসলাম যারা ইসলাম পালন করে যারা দিন ইসলামের সদস্য হয়েছে এদের জন্য হলো পৃথিবীতে আরও যে লক্ষ লক্ষ নিয়ামত আছে এই নিয়ামতগুলো বৈধ হবে তার জন্য হালাল হবে যদি সে ইসলাম নামক নেয়ামতের মূল্যায়ন করে এই জন্য আল্লাহ কি বলছেন আমার নেয়ামতটিকেও সম্পূর্ণ করে দিলাম দরজা খুলে গেল অন্যান্য নেয়ামত ভোগ করার জন্য দরজাটা খুলে গেল যদি আপনি ইসলাম নামক নেয়ামত চিনেন এই জন্য আল্লাহ বলছেন আমার নিয়ামতটিকে তার মানে প্রধান নেয়ামত এক নম্বর নেয়ামত যেই নিয়ামতের মাধ্যমে পৃথিবীর অন্যান্য নিয়ামত হালাল হয় বৈধ হয় আপনার অধিকারভুক্ত হয় আপনি এগুলোর অধিকারী হইতে পারেন তিন নম্বর ভাষা হলো ইসলাম দিনা এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে ধার্য করে আমি খুশি কয়টা প্রশংসা করেছেন আল্লাহ ইসলামকে আমাদের জন্য একমাত্র দিন আমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে তিনি ধার্য করে দিয়ে ফিক্সড করে দিয়ে আল্লাহ খুশি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আরেকটা প্রশ্নের উত্তর যে আল্লাহ যে ইসলাম কথা শুনলাম এই ইসলাম তো নাজিল হয়েছে কতদিন আগে বলেন তো চোদ্দশো বছর আগে আমরা কোন ইসলাম পছন্দ করেন বলেন যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন যে ইসলাম আল্লাহ পছন্দ করেছেন আমাদের যে ইসলাম আমরা যে ইসলাম পালন করব করি এই ইসলামের আল্লাহর ইসলামের সাথে অবশ্যই অবশ্যই কমন পড়তে হবে যে ইসলাম রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছিলেন রিসিভ করেছিলেন কে রিসিভ করেছিল মোহাম্মদ রসুল সাল্লাম সূত্রগুলো জানেন যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন যে ইসলাম আল্লাহর কাছ থেকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম গ্রহণ করেছিলেন রিসিভ করেছিলেন যে ইসলাম আল্লাহ রসুলাম সাহাবাই কেরামের কাছে পৌঁছে দিয়েছিলেন আমাদের কাছে তো পৌঁছাননি হ্যাঁ সাহাবাই কেরামের কাছে পৌঁছাইছিলেন এবং সাহাবাই কেরামের উপরে আমানত দিয়েছিলেন শাহিদুল আজকে তোমরা যারা উপস্থিত আছো যারা অনুপস্থিত আছে তাদের কাছে পৌঁছে দিবে তো সাহাবাই কেরামকে সাহাবাই কেরাম যে ইসলাম রসুল্লাহামের কাছ থেকে শিখেছিলেন এই ইসলাম তাহলে বোঝা গেছে আমাদেরকে কোন ইসলাম পালন করতে হবে আমরা অথচ আমাদের বাস্তবতা হলো এরকম যে আমরা মক্কামদিনার ইসলাম আর আমাদের বাংলাদেশের মক্কামদিনার ইসলাম আর বাংলাদেশের ইসলাম মিল নাই আছে অনেক ডিফারেন্স অনেক পার্থক্য বরং আমাদের বাংলাদেশের মুসলমানরা মুসলমান শুধু না আলেমারা মুফতি মহাদিসেরা যখন হজ করতে যায় উমরা করতে যায় তখন আমাদেরকে ওয়াজ করেন উপদেশ দিয়ে থাকেন কি দিন যে মক্কা মদিনাতে ইসলামের অনেক তোমরা জিনিস দেখবা যেটা আমাদের দেশের সাথে মিলবে না খবরদার কিন্তু ওইগুলো দেখবে না চোখ কান বন্ধ রাখতে হবে শর্ত দিয়ে দেয় হ্যাঁ তাহলে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে আল্লাহর ইসলামের সাথে আমাদের ইসলাম এখন কমন পড়েছে না গরমিল হয়ে গেছে এটা তাহলে যাচাই করার দরকার আছে না হ্যাঁ আমাদের দেশের কথাই শোনেন না কেন ওরা তো মক্কা মদিনার বাংলাদেশের সাথে মিলাইলাম আমাদের দেশের সাথে যদি মিলায় তাহলেও তো বিপদ হয়ে যায় কি ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম আর রাজশাহীর চাপাইনবাবগঞ্জের ইসলাম মিল নেই আছে এই তো কসবার আশপাশে একটা এলাকায় ওয়াজে আসছিলাম একবার দুই বছর মনে হয়ে যাবে বুঝেছেন সিমরাইল নাকি এলাকাটার নাম দ্রব্য আরাম কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হয় টেবিলের উপরে নিশাজার দ্রব্য সাজানো থাকে ওরা কিসের ওয়াজ করে ইসলামের ওয়াজ কোরআন হাদিসের ওয়াজ তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআনের বড় বড় বক্তা বড় বড় হুজুর আর মাদক দ্রব্য টেবিলের উপরে সাজানো আছে বেজের ওরা খাচ্ছে আর ওয়াজ করতেছে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ তাহলে এ তো ইসলামের ওয়াজ করলো আপনাদের এখানে যে ওয়াজ মাহফিল হইল এই যে ওয়াজ মাহফিল কি কোরআন তফসির মাহফিল এই যে তফসির মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা তো এসেছেন স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ সহকারে শিক্ষার জন্য জানার জন্য জ্ঞান অর্জনের জন্য কিন্তু এই এলাকাতে এরকম শত শত লোক শত শত মুসলমান শত শত মুসল্লিকে বাধা দেওয়া হয়েছে বলা হয়েছে খবরদার ওই মাহফিলে যাবে না তোমরা এই মাহফিল শুনবে না তোমরা বুঝেছেন কারা বলছে ইসলামের আলেম ওরা ইসলামের আলেম না বলছে এখানে গেলে গুমরা হয়ে যাবে আর আসলেও তো এই যে মাহফিলে যতগুলো লোক আছে দশ বছর আগে সব তো ওই লাইনেরই ছিল তাই না সব ওই লাইন ছিল আলহামদুলিল্লাহ কিন্তু এরা সব তাগিদ অনুভব করতেছে প্রয়োজন অনুভব করতেছে তারা গরজ অনুভব করছে যে এই প্রচলিত ইসলাম আশেপাশে থাকা হাওয়া বাতাসে ঘুরে বেড়ায় ইসলাম আর আল্লাহর ইসলাম অবশ্যই আমাদেরকে পার্থক্য করতে হবে এই পার্থক্য করতে যে এই পার্থক্য বুঝতে যে এখানে নতুন কতগুলো লোক সবগুলো নতুন সবগুলো নতুন আমি মোটামুটি এসে খবর নিয়েছি দশ বছর আগে এখানে আর হয়তো দশজন লোক পাওয়া যেত না এই আকরামুজ্জামান বিন আব্দুল সালামের ওয়াজ শোনার জন্য দশজন লোক খুঁজে পাওয়া যেত না দশ বছর আগে কি পাওয়া যেত আলহামদুলিল্লাহ এখানে আমরা আমরা যে ইসলামের কথা বলবো আজকে তুলে ধরবো সেটা হলো অবশ্যই প্রত্যেকটা মুসলিম ব্যক্তির এটা গরজ থাকা উচিত যে আমরা ইসলাম খালি পালন করলে হবে না পালন করতে হবে আল্লাহর ইসলাম আল্লাহর ইসলাম আর আমাদের ইসলাম এর মধ্যে কিন্তু পার্থক্য হয়ে গেছে অনেক পার্থক্য ইসলামের যখন পার্থক্য হবে তখন মুসলমানও পার্থক্য হবে এটা একটা আলামত এটা একটা বাহ্যিক আলামত এটা একটা নিশ্চিত আলামত যে যখন ইসলামে পার্থক্য হবে তখন মুসলমানে পার্থক্য হয়ে যাবে দেখেন এই দেশের ইসলামকে তো সবাই তো ইসলাম ধর্ম ভালোবাসে সবাই তো কোরআনকে ভালোবাসি মহব্বত করি সুমা খাই তাই না কিন্তু এই ইসলামকে ভালোবাসা লোকগুলো এই কোরআনকে চুমু খাওয়া মহব্বত করা লোকগুলো সবাই আসে নাই কেন কেউ অনেক অনেক হুজুর অনেক ইসলাম মহব্বতকারী মহব্বতকারী আলেম মুফতি মহাদ্দিসরা এই মাহফিলে আসতে নিষেধ করেছে তাই না কারণ কি ইসলাম বুঝাই পার্থক্য হয়ে গেছে মুসলমানে পার্থক্য হয়ে গেছে এখন ইসলামকে মহব্বত করাতে কারো দ্বিমত কিন্তু মুসলমানে মুসলমানে এত পার্থক্য হয়ে গেছে যে একজন আর একজনকে হত্যা করার জন্য রেডি একজন একজনকে কাফের বলার জন্য কাফের বলে বেদাতি বলে থাকে একজন আরেকজনকে মুরতাদ বলে থাকে এই জন্য আমাদের অন্য কিছু জানার দরকার না শুধুমাত্র আল্লাহ আল্লাহ যে ইসলাম দান করে আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন এই ইসলামের আল্লাহ মডেল বলে দিয়েছেন ইসলামের মডেল চিনবেন না আপনি মডেল দেখে কি বোঝা যায় মডেল দেখে আপনি নির্ধারণ করতে পারবেন খাঁটি আর অখাঁটি ভেজাল টেজাল ভেজাল আর নির্ভেজালের মধ্যে পার্থক্য করতে পারবে কি দিয়ে মডেল দিয়ে তা আল্লাহ তোমার কথা ইসলাম নাজিল করেছেন সেই ইসলামের আছে তার model ninety model hundred model তারপরে কি দুই হাজার উনিশ মডেল দ্রব্যের ক্ষেত্রে যত লেটেস্ট মডেল হয় তত আকর্ষণীয় তত দামি তাই না কিন্তু ইসলামের ক্ষেত্রেও কি তাই কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রেও এই পথ ধরেছি এই পথ আমরা অবলম্বন বলে গেছেন কারণ কি ইসলাম যখন আমরা হারিয়ে ফেলবো আল্লাহ এই জন্য আমাদের এই মডেলটা জানা দরকার মডেলটা মডেলের নাম কি বলেন তো কোরআনের আয়াতের আজকের দিন টুডে আজকের দিন এই দিন দিয়ে কোন দিন বুঝাইছে রসুল্লাহ সাল্লাহ বিদায়ী হজ্জে যখন ছিলেন তখন আল্লাহ এই আয়াত নাজিল কখন বলেন তো তিরানব্বই মৃত্যু হলো একশো উননব্বই হিজড়ি একশো উননব্বই হিজড়ির ওয়াজ তিনি এই আয়াতের তাফসির করেছেন আলিয়াউমের তাফসির করেছেন কিভাবে শোনেন এবং এই তাফসিরটা কাকে শুনিয়েছিলেন কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ এতেসামের মধ্যে আছে আল্লাহ এতেসাম একটা সুন্নত বেদাতের উপরে গ্রন্থ দুই খণ্ডে সমাপ্ত খুবই সুন্দর কিতাব একটা এই এতেসামের গ্রন্থের মধ্যে আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার দুইজন শিষ্য একজন হলো ইমাম শাফি আর একজন হলো ইবন মাজিসুন দুইজনকে লক্ষ্য করে বলেছিলেন এই আয়াতের তার ছিলেন তাদের দুইজনকে আলিয়মা দিনাকুম এই আয়াতের তাফসির কি কুল্লু মালাম في عهد رسول الله صلى الله عليه وسلم دينا لم يكن في عهدنا دينا الله লিখে রাখার মতো কোরআন এই আয়াতের তাফসির ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কত সুন্দর করে করেছেন কি বলছেন এই দিন রূপে গণ্য হবে না সুন্দর তাফসির না এই তাফসির এই তাফসির যদি আপনি জানেন আর আল্লাহর ইসলামের মডেলটা যদি জানেন তাহলে নতুন নতুন মডেলের যে ইসলাম তৈরি হয়েছে এই মডেলের ইসলামগুলো আপনি সহজে চিনতে পারবেন সহজে চিনতে পারবেন না যেমন ধরেন আচ্ছা একটা আমি দিনিক দিনিক আমল বলি বর্তমান যুগে আপনাদের এলাকায় তো আরও সুন্দরভাবে এই আমলটা তাবলিক চলে কি এটাকে আল্লাহর মডেলের সাথে মিলিয়ে দেখেন তো আল্লাহর ইসলামের মডেলের সাথে মিলিয়ে বলেন রসুল্লাহামের মডেলের ইসলামের সাথে একটু মিলিয়ে বলেন তো সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ শুনছেন এটা আপনাদের এলাকায় তো শুনতে শুনতে কান নষ্ট হয়ে যাওয়ার কথা আবার এটার আরবি কি জানেন এটা তো বাংলা এটার আরবি জানেন অনেকেই চমক দেখানোর জন্য এটার আরবি করে দিয়েছে আরবি লেখে ব্যানারের মধ্যে আরবি লেখে কি লেখে একজন ওই বাংলাটার আরবি করে নিয়ে এখন বলছে সৈয়দুল আয়াদ সৈয়দুল আয়াদ এই শব্দটা দেখছেন বাংলায় লেখে তো ওরা বাংলাতে লেখে কিন্তু এই শব্দটা হলো আরবি আপনি তো মনে করছেন এটা মনে আল্লাহর কাছ থেকে জিবরিলের মাধ্যমে এই শব্দটা আসছে আরে ওই বাংলাটারই তর্জমা ওই দেওয়ানবাগির কাছে যে পাওয়া গেল সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ওইটারই তর্জমা হলো এই আপনাদের দেওয়ানবাগ দরবার শরীফের ওই বাংলাটারই তর্জমা আপনাদের কি বলে বিবাড়িয়া শরীফের বিবাড়িয়া শরীফের শব্দ খালি আরবি করে দিয়েছে সঈদুল আয়াত এখন অনেক মূর্খ সুর্খ লোক মনে করে এটা মনে নতুন ওয়াহি নাজিল হয়েছে আরবিতে কোরআনের ভাষা সঈদুল আয়াত কিন্তু এরা বাংলা কি বাংলাটা বুঝছিলেন তো বাংলা হলো সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ হ্যাঁ সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ বুঝেছেন আচ্ছা এবার বলেন তো আল্লাহ যে ইসলামের মডেল বলেছিলেন আল্লাহর ইসলামের মডেল কি আলিয়মা আজকের দিন আচ্ছা নবী সাল্লাম কি এই সৈয়দুল আয়াত বা সকল ঈদের যে শ্রেষ্ঠ ঈদটা আজকে পড়া হচ্ছে হ্যাঁ এটা কি ছিল সেই যুগে তাহলে এই যে শ্রেষ্ঠ ঈদ আমরা পেলাম শ্রেষ্ঠ ঈদ কিসের মাধ্যমে পাইছি নতুন মডেলের ইসলাম থেকে এই শ্রেষ্ঠ ঈদটা পাইছি নতুন মডেলের ইসলাম উনিশশো না কি দুই হাজার উনিশের মডেলের ইসলাম এটা নাকি আরেকটু পিছনে যাবে পিছনে যাবে সাতশো ইতিহাস ঘাটলে পাওয়া যায় সাতশো চার হিজড়ি বা ফাতেমিদের যদি হয় তাহলে চারশো হিজড়ির দিক থেকে চারশো হিজড়ির দিক থেকে শুরু হয়েছে তাহলে এই তো তাহলে নতুন হলো না নতুন মডেলের ইসলাম কিন্তু আল্লাহ কি বলে দিয়েছেন আলিয়ম আজকের দিন যে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আর পরিপূর্ণ অর্থ যে উঠবে না আর রূপান্তর হবে না চেঞ্জিং হবে না পরিবর্তন হবে না হ্যাঁ। পরিপূর্ণতার ব্যাখ্যা কি জানেন পরিপূর্ণ আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন কবে পরিপূর্ণ করেছেন আল্লিয়াউমাতে সেদিন যেদিন আল্লাহ রসুলাম বিদায় হজ্জে ছিলেন যেদিন রসুল্লাহাম আরাফাতের মাঠে ছিলেন মৃত্যুর একাশি দিন পূর্বে রসুল্লাহাম বিদায় হজ্জে যখন ছিলেন তখন এই আয়ত নাজিল হয়েছে আজকের দিন তোমাদের তোমাদের ঈদ উল ফিতির সেটা তো সলাত আছে সেটা ঈদ উল আজহা সেটা তো সলাত আছে কিন্তু এরা যে নতুন মডেলের যে ইসলাম পাওয়া গেল এই নতুন মডেলের ইসলামে নতুন আবার ঈদও আসছে আবার এই ঈদটা কি ওই তিনটা ঈদের চেয়েও শ্রেষ্ঠ লহ সকল ঈদের শ্রেষ্ঠ ভাই সকল বলতে বলেন না আরো কয়েক যে কয়ে যেসব ঈদের সাথে তুলনা করে সকল ঈদের চাইতে শ্রেষ্ঠ হলো তাহলে সকল ঈদের চাইতে যদি শ্রেষ্ঠ হয় তাহলে ঈদ উল আজহার চাইতে শ্রেষ্ঠ ঈদ উল ফিতরের চাইতে শ্রেষ্ঠ জুমার দিনের চাইতে শ্রেষ্ঠ সকল ঈদ বলতে কি বোঝায় ব্যাখ্যা দাও না কেন তোমরা এটা ব্যাখ্যা দাও সকল ঈদ বলতে সকল বলতে অনেকগুলো ঈদ লাগবে না তো ওই অনেকগুলো ঈদ বলতে কি বুঝাও তোমরা এটা বলেন এটা বললে জুতা খাবে সাথে সাথে জুতা নগদ জুতা হবে সকল ঈদ বলতে নবীর ঈদ গুলোর সেইতে শ্রেষ্ঠ ছাড়ার কি নবীর ঈদ ছাড়ার কি আছে আর আর একটা বলতে পারে যে বড় দিনের ঈদ ওইটা বললে বলতে পারে হ্যাঁ বড়দিনের ঈদ কারণ এরা তো এই এই ঈদগুলো পাইছে ওই বড়দিন থেকেই তাই না বড় খ্রিস্টান থেকে ইহুদিদের থেকে সকল ঈদের এই শ্রেষ্ঠ ঈদ তাহলে ইহুদিদের ঈদের চাইতে হইতে পারে খ্রিস্টানদের ঈদের চাইতে বেশি হইতে পারে শ্রেষ্ঠ হইতে পারে কিন্তু রসুলের এই আলিয়ম মডেলের ইসলামের যে তিনটা ঈদের সন্ধান পাওয়া গেল এগুলোর চাইতে তো হইতে পারে না হইতে পারে এগুলো হলো নতুন মডেলের ইসলাম বুঝেছেন তাহলে আজকে আমরা তিনটা সূত্র একটা মডেল জানলাম আল্লাহর ইসলামের সাথে যদি আপনার ইসলাম কমন ফেলতে চান মিলাইতে চান তাহলে আপনার মডেল জানতে হবে একটা আর সূত্র জানতে হবে তিনটা মডেল তো মোস্ট হয়েছে না প্রত্যেকটা এবাদত ইমাম মালিক বলে দিচ্ছেন প্রত্যেকটা এবাদতকে মাপতে হবে ওই আলিয়মের ইসলামের সাথে যদি কেউ আলিয়মের সাথে নাম আপে ইমাম মালিক রহমতুল্লাহ আর একটা বক্তব্যের মাধ্যমে তাফসির করেছেন এটাও এসেছে ইয়েতে ইমাম সাতবী রহমতুল্লাহ আলে নিয়ে এসেছেন এবং ইবন হাসম রহেমাউল্লাহ উনি তার এহকাম গ্রন্থের মধ্যে এই তাফসিরটাও নিয়ে এসেছেন যদি কেউ আল্লাহ রসুলের যুগে ছিল না এমন ধর্মীয় কাজ সেটাকে যদি নিজেরা নিজেদের গবেষণা মাধ্যমে নিজেরা চেষ্টা চরিত্র করে গবেষণা করে যদি কোনো আমলে বদত বের করে এবং সেটাকে যদি ভালো বলে তাহলে কি হবে আলিয়মের যদি বিপরীত কেউ করে ফেলে রসুলের যুগে ছিল না পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে ইসলামের মধ্যে পরবর্তীতে সংযোজন করা হয়েছে এই সংযোজিত কাজকে যদি বেদাত না বলে যদি হাসানা বলে ভালো কাজ বলে তো এ সম্পর্কে ইমাম মালিক বলছেন যে ফিল ইসলামে বিদাতান জামা আন্না খান যে ব্যক্তি ইসলাম ওই আলিয়মের ইসলামের পরে কোনো একটা এবাদত নিজেরা আবিষ্কার করবে সেই আবিষ্কৃত এবাদতকে যদি বলে হাসানা এটা ভালো কাজ করেছি আমরা ভালো কাজ না এত লোক হই হই করে কারণ কি এত লোক যে নামতেছে ভালো ভালো বলেই তো নামতেছে তো ইমাম মালিক বলছে যে এই কাজটাকে নতুন আবিষ্কৃত এবাদতকে এই আমলটাকে কেউ যদি হাসানা বলে যে ভালো কাজ ভালো জিনিস তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন যে ওই ব্যক্তি এই এই নবাবিষ্কৃত কাজটাকে ভালো বলার মাধ্যমে রসুল্লা সাল্লামকে খেয়ানতকারী ঘোষণা করল সে যে এই কাজটাকে সকলের যে শ্রেষ্ঠ বলল না শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলাতে কি হলো নবী সাল্লামকে খেয়ানতকারী ঘোষণা দেওয়া হলো একই কথা কেউ যদি বলে সকলের শ্রেষ্ঠ ঈদ না বলে যে নবী সাল্লাহ সাল্লাম ছিলেন খেয়ানতকারী নবী সাল্লাম ছিলেন গাদ্দার নবী সাল্লাম ছিলেন ধোকাবাজ নবী সাল্লাম ছিলেন প্রতারক ঈদুল সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বলা সমান সমান কি নবী সাল্লাম ছিলেন প্রতারক নবী সাল্লাম ছিলেন গাদ্দার নবী সাল্লাম ছিলেন ধোকাবাজ সকল ঈদের শ্রেষ্ঠ ঈদের মানে বিপরীত সমর্থবোধক শব্দ ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে যদি হইতো তাহলে শ্রেষ্ঠ ঈদ এটার রসুল আমাদেরকে সন্ধান দিয়ে যাইতেন না দিয়ে যাওয়া উচিত ছিল না বলে যাওয়া উচিত ছিল না অথচ এই শ্রেষ্ঠ ঈদের সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ হ্যাঁ এই ঈদটার আল্লাহর কিতাবে পাওয়া যায় না কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না রসুল্লা সাল্লামের কিতাব রসুল্লা সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় না কোথায় পাওয়া যায় ইবলিসের কিতাবে পাওয়া যায় ইবলিসের কিতাবে পাওয়া যায় এটা আপনারা ইবলিস দেখেছেন তাহলে ইবলিসের কিতাব দেখবেন কোথার থেকে দেখেন আমি ইবলিসের কিতাব থেকে পড়ে শোনাইতেছি মুখস্থ আন আলাই عيد الميلاد النبي صلى الله عليه وسلم وجبت له الجنة ইবলিসের কিতাব থেকে শুনাইলাম খবিস থেকে বর্ণিত মালুন বর্ণনা করেছেন যে যে ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের নামে জন্ম ঈদ পালন করবে সে নবী সাল্লামের সাফাত পাবে কেয়ামতের দিন সাফাত তার জন্য অনিবার্য কোথায় আছে এটা ইংলিশের কিতাবে দেখা তাহলে তাহলে আল্লাহর কিতাব থেকে দেখা ওরা তো বলছে তাহলে কিতাবে একটা তো থাকতেই হবে সে কোথায় আছে ইংলিশের কিতাব আল্লাহর কিতাবে খুঁজেছি পাইনি এই এই বর্ণটা যেটা তারা বলছে যে যে ব্যক্তি নবী সাল্লাহ আলী আসাল্লামের জন্ম ঈদ পালন করবে তার জন্য নাকি নবী সাল্লামের সাফাত ওয়াজিব হয়ে যায় হম এটা হলো এটা ইবলিসের কিতাবে আছে আর একটা কি আছে ডিটেলস গুলো সব ইবলিসের কিতাবে আছে কি আছে আনিল লাইনি আনিল খাবিসি হ্যাঁ কি মানে খবিস থেকে বর্ণিত তিনি মালন থেকে বর্ণনা করছেন কি দেখি ইবলিস ইবলিসের কাছ থেকে যে বর্ণনা করবো কি বলবেন যে এজা হাজারা রবিউল আউয়াল ফতজাহরু ফি তুরকি ও যখন রবিউল আউয়াল মাস খাবিস লাইন থেকে বর্ণনা করেছেন তিনি বলছেন যে যখন রবিউল আউয়াল মাস এসে যাবে তখন তোমরা জশ্নে জলুস করো দেখো তুমি নবীর হাদিস থেকে দেখাও তুমি আল্লাহর কিতাব থেকে ইবলিশের কিতাব ছাড়া এটা কোথাও পাবে না এই হাদিস কোথায় আছে ইবলিশের কিতাবে কি বলছে আনিল খাবিসি আনিল লাইনি কালা এজা হাজারা রবিউল আউয়াল ফাতাযাহারু ফিত তুরকাত ওয়ালিনু বিন নারাত হ্যাঁ খবিস বর্ণনা করছেন মালনের মালন থেকে সেই মালন বলতেছেন যে যখন রবিউল আউ্য়াল মাস উপস্থিত হয়ে যাবে তোমরা রাস্তাঘাটে জশ্নে জলুস করো মিছিল করো দেখাইতে পারবে আল্লাহর কিতাব থেকে কিন্তু আমল তো করতেছে আমল করা দেখি বোঝা যায় ওরা কোনো না কোনো কিতাবে পাইছে আমল তো এই আমলটাই না তাহলে একটা হাদিস কই হাদিস পাওয়া যাচ্ছে এই হাদিসটা পাওয়া যাচ্ছে ইবলিসের কিতাব বুঝছেন তো কোনো সলাৎ নাই তাহলে তার চেয়ে ভালো তোমরা যদি এইগুলো এগুলো তো ইংলিশের কিতাবে পাওয়া গেল বলেন বলো তাহলে এগুলো তোমরা যখন রবিউল আউ্ল মাস চলে আসবে শ্রেষ্ঠ ঈদ নবীজির জন্ম ঈদ এটা তোমরা আল্লাহর কিতাব থেকে দেখো রসুলের আদিস থেকে দেখো এই এগুলোই তো আমলগুলো তো সাব্যস্ত হবে আমল করার না জশ্নে জলুস করো হ্যাঁ মিছিল করো র্যালি বের করো তো এগুলো কিতাবে থাকতে হবে ভাই তো সেই কিতাব সেই কিতাবের বর্ণনা বরং এর চেয়ে সুন্দর এরা যে দিন বানায় না এর চেয়ে সুন্দর দিন আমি দিয়ে থাকি নতুন সংস্করণ শ্রেষ্ঠ সংস্করণ এই হবিষ্ঠের সংস্করণের চাইতে শ্রেষ্ঠ সংস্করণ আমি দিতে পারি নবীজির জন্মই যদি শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে তোমরা এই যে রাস্তা ঘাটে ফুটপাতে সেখানে সেখানে হই সই হই হই হই হই করে যে তোমরা স্লোগান দিয়ে বেড়াও আসলে তো এইভাবে শ্রেষ্ঠ ঈদ পালন করা নবী সাল্লামের মহব্বতটা যথাযথভাবে আদায় করা হয় না হ্যাঁ যথাযথভাবে আদায় করা যেতে পারে যদি তোমরা সলাত ও মহব্বতের রসুল মহব্বতের রসুলের সলাদগুলো আদায় করতে পারো মোহাম্মতুর রসুলের সলাদ মোহাম্মতুর রসুলের সলাদ কোথায় পাওয়া যাবে ফিল হাদিসিল হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানিত ইমাম যেই আমল দিয়েছেন হ্যাঁ সেটা কি যে এদা হাজারা রবিউল আউ্বাল সল্লু এদা হাজারাকুম রবিউল আউ শাহর রবিউল আউ্বাল ফসল্লু لإكرامه وتعظيمه صلاة محبة الرسول صلى الله عليه وسلم কত সুন্দর কি হাদিসটা বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ ইমাম তিনি ইসলামের সবচেয়ে এবং নবী সাল্লামের প্রেমের প্রেম প্রকাশ মোহব্বত প্রকাশের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা যিনি দিয়েছেন সেই মহান ইমামের ইমামের দেওয়া ব্যবস্থাপত্র বা ইমামের হাদিস শুনুন সে মহান ইমাম মহান ইমামের নাম বললাম না সে মহান ইমাম কি বলেছেন যে যখন রবিউল আউ্য়াল মাস উপস্থিত হবে তখন তোমরা নবীর সম্মানার্থে সলাত ও মোহাব্বতের রসুল মোহাব্বতুর রসুল সলাত নামাজ আদায় করো এদের এদের জঘন্য ঈদের মধ্যে তো সলাৎ নাই কিন্তু এই যে শ্রেষ্ঠ যুগের বর্তমান যুগের লেটেস্ট ইসলামের যিনি ইমাম বড় ইমাম তিনি কি বলছেন শোনেন তিনি বলছেন যখনই রবিউল আউ্য়াল মাস উপস্থিত হবে তখন তোমরা মোহাম্মতুর রসুল নামক নামাজ পড়া শুরু করো মোহাম্মতুর রসুল নামাজ কিভাবে পড়তে হয় দিনের বেলা একশো রাখাত যতদিন রবিউল আওয়াল মাস থাকবে দিনের বেলায় একশো রাখাত আর না নব্বই রাখাত আর রাতের বেলায় নিরানব্বই রাখাত এটা শ্রেষ্ঠ না এই হয়ে হই করা এই খবিসরা এর চেয়ে শ্রেষ্ঠ আর হইতে পারে রে তোর চেয়ে কত শ্রেষ্ঠ ইসলাম এটা হলো এর চেয়ে রবিউল আউ্য়াল পালন করার কত শ্রেষ্ঠ ব্যবস্থা না জশ্নে জলুস রাস্তায় ফুটপাতে হই হই হই হই ব্যানার লাগিয়ে হই হই হই হই আর আর এই যে মহান ইমামের মাধ্যমে যেটা ব্যবস্থা পাওয়া গেল রবিউল আউ্বাল মাস আসলেই কি বলছে মহান ইমামের বক্তব্য শোনেন মহান ইমাম বলছে এজা হাজারা শাহরুর রবিউল আউ্বাল ফসল্লু লিতা আজিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা 90 রাকাআতান বর্তমান যুগের হ্যাঁ আহলে সুন্নতল জামাতের শ্রেষ্ঠ ইমাম সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় ইমাম যিনি যিনি সবচেয়ে শ্রেষ্ঠ আমল দিতে পারলেন রবিউল বলেন কি রবিউল যখনই চলে আসবে রবি মাসের প্রথম তারিখ উপস্থিত হবে তখন থেকে তোমরা যারা নবীকে ভালোবাসো নবীকে মহব্বত করো নবীর যারা আসে তারা কি করবে দিনের বেলায় নব্বই রাকাত নামাজ পড়বে প্রতিদিন আর রাত্রিবেলায় নিরানব্বই রাকাত নামাজ পড়বে রাত্রে একটা বিতির হবে নিরানব্বই রাকাত এটা শ্রেষ্ঠ হলো না আর একটা পড়তে পারো সেটা হলো সালাত আশেকের রসুল আরেকটা সলাদ পড়া যায় রবিউল আউ্ল মাসে সেটাও কি মহান ইমাম যুগ শ্রেষ্ঠ ইমাম উনি বলেছেন রবিউল আউ্ল মাস উদযাপন করার জন্যে সলাতে আশেকর রসুল পড়তে হবে সলাতে আশেকের রসুল কত কত রাকাত দিনের বেলায় হলো একশো রাকাত আর রাতের বেলায় একশো নয় রাকাত এই বেদাতির দল কত বেদাত করতে পারিস আয় আমার সাথে আয় আয় আয় বদমাস বেদাতিরা তুই এই যে হই হই করিস এই যে মিছিল করিস ওরা তো ইংলিশের কিতাবে পাওয়া গেল দেখা গেল না আমি তো ইংলিশের কিতাব থেকে বর্ণনা করেই দিলাম বর্ণনা করেছেন লাইন থেকে মালুন থেকে কি বর্ণনা করেছেন এগুলো শুনাইলাম না আরে ভাই এরকম তো যদি তুমি আল্লাহর কিতাব থেকে না দেখাইতে পারো এরকম হাদিসই তো লাগবে আমল যখন করতেছো এর একটা হাদিসও থাকবে না তুমি পাচ্ছ না আমিও পাই নাই আল্লাহর কিতাবে পাই নাই রসুলের হাদিসে পাই নাই ইবলিশের কিতাবে ঠিকই আছে মিলে যাচ্ছে না আমলের সাথে হাদিসটাও হাদিসটাও তো মিলে যাচ্ছে তাই না ইবলিশের হাদিস আর আমল দুটা এক হয়ে যাচ্ছে না এখন তাহলে ইবলিশের হাদিসের আমল বাদ দিয়ে দাও এখন মহান ইমাম সংস্কার সংস্কারক ইসলামের সংস্কারক এসে গেছেন মুজদ্দিদুল মিল্লাত এসে গেছেন এই নতুন শতাব্দীর সংস্কারক আলেম উনি এসে আপনাদেরকে নবী প্রেমের সলাপ যে সবক দিলেন এই সবক আপনারা ভালো না নামাজ কি খারাপ জিনিস আপনাকে একশো রাখাত নামাজ যে পড়ার বড় ইমাম সাহেব বড় ইমাম যে আপনাকে ব্যবস্থাপত্র দিল দিনের বেলায় মোহাম্মতুর রসুল নামাজটা পড়বেন দিনের বেলায় কয় রাখাত না নব্বই রাখাত আর রাতের বেলায় নিরানব্বই রাখাত আর আশেকুর রসুল নামাজ যেটা সেটা হলো দিনের বেলায় একশো রাখাত আর রাতের বেলায় একশো নয় রাখাত এটা থেকে মহব্বত হবে না ভাই হই হই করার চাইতে এতে মহব্বতটা বেশি না রসুলের নামে আপনি এতগুলো নামাজ এতগুলো রাকাত পড়তেছেন বোঝা গেছে এটা কি নতুন মডেলের ইসলাম হইল না এবং শ্রেষ্ঠ এই হই হইকারীদের চাইতে ভালো না হই হই করে বেড়ায় রাস্তায় আবর্জনার মধ্যে দৌড় ঝাঁপ হ্যাঁ পরিশ্রম এটা মজা লাগে হ্যাঁ নামাজ পড়ো বসে বসে কিন্তু তোমার কত মহব্বত আছে কত রসুলের ইস্ক আছে নামাজ পড়ে দেখাও রসুলের নামে অনেক বেদাতি নামাজ পড়ো রসুলের নামাজটা পড়ো এটা তো শ্রেষ্ঠ ইমাম থেকে আসছে হ্যাঁ এটা কি করবে এটা কি উত্তম হলো না বেদাত একটার চেয়ে আরেকটা উত্তম বেদাত বেদাতের সৌন্দর্যতা বর্ণনা করে শেষ করা যাবে বেদাত একটার পর একটা আসতেই থাকবে নতুন মডেলের ইসলামের মধ্যে কি পাওয়া যায় না বলেন এই হলো তাহলে রসুল্লাহ তাহলে আল্লাহর ইসলামের সাথে আপনি যদি মিল দিতে চান তাহলে আপনাকে আল্লাহর ইসলামের মডেলটা জানতে হবে আর আর তিনটা সূত্র জানতে হবে তিনটা সূত্র মানে কি আপনাদের কাছে আমি স্বীকৃতি নিব আর আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন এই ইসলামের মধ্যে কি বাড়ানো জায়েজ হবে তার মানে আল্লাহর ভুল ধরা এটা কে বলতে পারবে কেউ তো স্বীকার করবে না আল্লাহ যে ইসলাম দিয়েছেন এটার মধ্যে বাড়ানো যাইতে পারে কেউ স্বীকার করবে বাস্তবে বাড়ায় স্বীকার না করে বাড়ায় আর আরেকটা কাজ হলো কমানো কমাইলে আল্লাহর আর ইসলাম থাকে না আরেকটা কি রদ বদল করলে ইসলাম থাকে না এই তিনটা সূত্র যদি কেউ মুখস্থ করে কিন্তু বাংলাদেশে এই তিন সূত্র অনুযায়ী ইসলাম পালনকারী মুসলমান শতকরা একজন খুঁজে পাওয়া যাবে না ওরা বাড়াবে ওরা কমাবে আর ওরা রদ বদল চেঞ্জ করবেই পরিবর্তন করবে যে একটা উদাহরণ দেখেন এই যে দেখেন একটা ঈদে মিলাদুল নবী আল্লাহ আকবর ঈদে মিলাদুলনবীদের মাধ্যমে কি হয়েছে আল্লাহর ইসলামের মধ্যে বাড়াইছে না আল্লাহর ইসলামে কয় ঈদ দুই ঈদ এবং সাপ্তাহিক ঈদ একটা দিয়ে কি হলো তিন ঈদ আর এরা এত ভালো হলো এত পরিষ্কার লোক হয়ে গেল এত নবী প্রেমিক হয়ে গেল এরা সুন্নি হলো এরা আহলুসুন্না হলো কি চতুর্থ ঈদের মাধ্যমে আহলুসুন্না হইতে পারছে চতুর্থ ঈদ না আরো কিছু আছে আরো কিছু লাগে সেগুলো আবার কোরআনের কোরআনের উপরে বর্ধিত কোরআনের বিকৃতি তারা আলোচনা হওয়ার জন্য যেমন চতুর্থ ঈদ সংযোজন করতে হয়েছে এটা কি বাড়তি না কমতি ভাই বাড়িয়েছে আল্লাহর মডেলের ইসলামে তিন ঈদ আর তথাকথিত বেদাতি আহলুসন্নার নিকটে হলো চার ঈদ তারপরে আরো কাফের হওয়ার মোরতাদ হওয়ার দিকটা হলো যে আল্লাহ রসুলের ঈদগুলো শ্রেষ্ঠ নয় এদের যারা যে ঈদটা এরা মানাইছে এই ঈদটা শ্রেষ্ঠ এই আল্লাহ রসুলের কোনো বিধান বিধানকে আল্লাহ রসুল সাল্লামের কোনো নিয়ম নীতিমালাকে কেউ যদি অনুত্তম বলে নিজেদের বিধানকে যদি উত্তম বলে এটা ইসলাম ভঙ্গের একটা কারণ